সা সারে সারে ধাপানি सारे धड़कन সারি সা সা সা সা সারে সা সা সা সা সারে প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো এই কি में ते छाए मोन ते रिमझी में धारा ते छाए मोन ते শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে আগে কত বৃষ্টি চেয়ে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চায় মন হারাতে রিমঝিমে ধারাতে মনের বুকে প্রেম কবিতা যে লিখে যায় হৃদয়ের মরু পথে জল ছবি থেকে যায় শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায় হৃদয়ের মরু পথে জল ছবি থেকে যায় জানি সেই তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিণী আজ রাগে অনুরাগে লেখে বৃষ্টি দাগে প্রেমে কাহিনী জানি সেই তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিণী আজ রাগে অনুরাগে লেখে বৃষ্টি দাগে প্রেমে কাহিনী রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে धारा धाराते चाय मोन हाराते रिमझिमे धाराते चाय मोन हाराते रिमझिमे धाराते छाय मोन हाराते रिमझिमे धाराते छाय मोन हाराते ভাষাতে আমাকে ভাষাতে